হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের যে থামনিল সেটা দেখে হয়তো অনেকেই তোমরা গেস করছো যে কি বিষয়ে কথা বলছি আর অনেকেই হয়তো কনফিউজ যে এই দিদি তো এইসব ভিডিও বানায় না তো কি ধরনের ভিডিও আবার করতে শুরু করলো যাই হোক বুঝতে পারছি তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন মার্ক তো তোমরা সেটা একটু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কেন ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও হ্যাঁ, তো ভিডিওটার প্রসঙ্গে আসা যাক তো আমি বলেছি যে ইপসিতাদি ভুল না ঠিক ইপসিতাদিকে তোমরা কতজন চেনো আমি জানি না তো ওনার চ্যানেলের নাম আমি আমার টাইটেলের ওখানে ইউজ করেইছি তোমরা দেখে নিও তো আমি ইপসিতাদিকে আজ থেকে চিনি না প্রায় এক বছর হয়ে গেছে তো আমি যে ভিডিওটা থেকে ইপসিতাদিকে চিনেছিলাম যে ভিডিওটা বেশ ভাইরাল হয়েছিল সেটাই হচ্ছে এমএসএলের সাথে ইপসিতাদির যে সমস্ত ঘটনাগুলো হচ্ছিল সেইগুলো নিয়ে যে ধরনের ভিডিও ইপসিতাদি বানাচ্ছিল সেরকম একটা ভিডিও থেকে আমি ইপসিতাদিকে বন্ধু হিসেবে পাই ওরকম ভিডিও আমি দেখেছিলাম তখন থেকে আমরা আমার বন্ধু মতো হয়ে গেছে তো তখন থেকে আমি ইপসিতাদের সব ভিডিও দেখি আর উনিও দেখেন আমার ভিডিও তো খুবই ভালো মানুষ আমি এতদিনই ওনার যা পরিচয় পেয়েছি খুবই ভালো মানুষ তো এইখানে অনেকের প্রশ্ন থাকতে পারে অনেকে এম এস এলকে নিয়ে ভিডিও করছে অনেকে ইপসিতা দিকে নিয়ে ভিডিও করছে অনেকে আবার দুজনকে নিয়ে মানে কন্ট্রোভার্সি উপরে কন্ট্রোভার্সি চলতেই আছে তো সেইখানে আমি আমি কারুর মানে আরও যারা অনেকেই এমএসএলকে নিয়ে অনেক রকম ভিডিও করছে আমি তাদের কিছুই বলছি না তারা ভুল করছে ঠিক করছে আমার কোনোই বলার ইচ্ছা নেই যার যেটা ভালো লাগছে করছে তো আমার যেটা নিজের মত আমি মনে করি আমার এটা না বললে ভুল বলা হবে তো সেটাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করার জন্য আসলাম তো ইপসিতাদিকে অনেকেই ভুল বুঝছে উনি ইপসিতাদি রিসেন্ট যে ধরনের ভিডিওগুলো বানাচ্ছে অনেকের কোশ্চেন অ্যান্সার দিচ্ছে বাট সেই সব অ্যান্সারগুলো আবার অনেকের মনোপুত হচ্ছে না তারা ভাবছে যে এতদিন বাদে আবার ইপসিতাদি এই ঘটনা নিয়ে কেন ময়দানে নেমে পড়লো কেন বা এতদিন পরে তুললো ভিউজের আশা এই সেই তো ভিউজ তো আমাদের সবারই যায় হ্যাঁ কেউ বলবে না যে আমার ভিউজ চায় না কিন্তু সেটা আলাদা কথা কিন্তু ঈপ্সিতাদির মনে যে ক্ষতটা রয়েছে যে ব্যথাটা রয়েছে সেই ব্যথাটা কিন্তু ভুলে যাওয়ার নয় আর তারপরে আবার রিসেন্টলি ঈপ্সিতাদির সাথে এমন কিছু ঘটনা ঘটেছে ওনাকে নাকি থানায় অবধি যেতে হয়েছিল তো তাহলে কেন তিনি যার জন্য তাকে থানায় যেতে হলো আবার এক দেড় বছর পরে তাহলে কেন তিনি সেই প্রসঙ্গটা তুলবেন না কেন সে সেই প্রসঙ্গটা নিয়ে ভিডিওতে আলোচনা করবে না তার তো রাইট আছে না আলোচনা করার যখন যে জিনিসটা এক দেড় বছর পরে আবার উস্কে যায় তখন তো করা যায় আর এমএসএল আমার আমি আগেও দেখতাম এখনও মাঝে মধ্যে দেখি কিন্তু রেগুলার দর্শক নই তাই তার কোনো কিছু নিয়ে আমি এখানে বলবো না সেরকম কোনো কিছুই আমার বলার নেই শুধু আমি এটাই বলছি যে ইপসিতাদের সাথে যে যেটা হয়েছে সেটা যে কারোর সাথে হলেই সে কিন্তু স্টেপ নিত বা তার বলার জায়গা থাকতো বা সে বলতো বা তার বলার রাইট আছে মানে ওনার আমি শুনেছি ওনার বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওনার বাচ্চাদেরকে সাপ সাপান্ত করা হয়েছিল ওরকম বাজে বাজে কথা বা আরও নানা রকম হুমকি দেওয়া হয়েছিল তো এইগুলো যদি হয় ইউটিউবের মতো একটা জায়গায় যেখানে আমাদের উচিত আমরা সবাই কোনো কিছু করতে চাই বা আমরা নিজের পায়ে দাঁড়াতে এসেছি সেইখানেও যদি এরকম হুমকি বা এই ধরনের অভিশাপ এই ধরনের জিনিস চলে আসে জানি না কারা করেছে এখন কে কাকে দিয়ে করিয়েছে যে যাকে দিয়ে করিয়েছে তো যে করেছে মারফত হয়ে সেও কাজটা ঠিক করেনি সে তার বন্ধুত্বের খাতিরেই করুক আর সে তার মানে যাই হোক কে কী জন্য করেছে জানি না তবে অনেকে ইপসিতা দিকে নিকে নিয়ে বাজে ভিডিও বানাচ্ছ সেটাও দেখলাম তো আমি সাধারণত এই ধরনের ভিডিওতে কমেন্ট করি না কিন্তু ইপসিতাদির যে ভিডিওগুলো বানায় আমি কমেন্ট করি কারণ আমি জানি উনি জেনুইন উনি যেটা বলছে সত্যি কথাই বলছে মিথ্যা কথা বলছে না কারণ একটা মানুষকে বেশ কিছুদিন ধরে দেখলে কিন্তু বোঝা যায় আর আপনারাও দেখবেন ফলো করে ওর লাইফস্টাইল ওর সমস্ত কিছু কোনো কিছুই অতিরঞ্জিত বা কোনো কিছুই নেই হ্যাঁ সম্পূর্ণ সিম্পল সাধারণ ব্লগ করে আর যে সমস্ত কথা বলে সে থেকে অনেক কিছু শেখার আছে তো ইপসিতাদিকে নিয়ে একটা ভিডিও দেখলাম তার চ্যানেলের নাম আমি করব না খুবই বাজেভাবে সে বলেছে সে নাকি তার বন্ধু ছিল আগে তো বন্ধু ছিল অথচ তাকে নিয়ে যে কোনো দিন একদিন বন্ধু তো ছিল সেরকম কোনো শত্রুতা নেই ভালো সম্পর্ক আছে তা বাদেও সে নাকি ইপসিতাদিকে নিয়ে এরকম মানে বলছে অনেক কিছু বলা হয়েছে ওইখানে ইপসিতাদি নাকি ভেড়ার দলে আছে এই সেই এরকমও ভিডিও দেখলাম তো আমি ভাবলাম আমি যেখানে তার বা মানে বন্ধু তার মানে এতদিন ধরে তাকে চিনি তাহলে আমার যে মতামত সেটা কেন আমি আমার বন্ধুদের কাছে রাখবো না আমারও তো উচিত যেটা সত্যি যেটা আমি জানি সেটা বলা কারণ এখানে কেউ কিছুই প্রমাণ সহকারে বলছে না যার যেটা মনে হচ্ছে সে সেটাই বলে দিচ্ছে তাহলে আমি কেন বলতে পারবো না যেটা আমার মনে হয় আর এটা সম্পূর্ণ একটা আলোচনামূলক ভিডিও আমার মনে হলো আমি বলি যে মানে ইফসিতাদি খুবই ভালো মানুষ আর এতদিন ধরে ওনাকে দেখছি তো উনি যেগুলো যে ভিডিও মানে এম এলকে নিয়ে যে সমস্ত ভিডিও করেছিল সেইগুলো নিয়ে যে যে সমস্যা হয়েছে বা যা কিছু তাই নিয়ে যে সমস্ত ভিডিও সেইখান থেকে ইফসিদাদিকে আমি চিনি আর তারপর থেকে ওর বন্ধু হয়েছি ওর কথাবার্তা খুবই মার্জিত ভদ্র এবং উনি কোনো মানে কি বলবো মেকি জিনিসটা ওনার মধ্যে নেই তো সেখান থেকে আজকে যখন আবার নতুন করে সু বলে একজন আছে সে এমএসএলকে নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে তো নতুন করে আবার ইপসিতাদির প্রসঙ্গটা আবার চলে এসছে ইপসিতাদিকেও আবার রিসেন্টলি থানায় ভিজিট করতে হয়েছে যার জন্য কিন্তু ইপসিতাদি এখন আবার এই ব্যাপারে মুখ খুলতে বাধ্য হয়েছে তো আমাদের কারোর সাথেই যদি কখনো কোনো অন্যায় হয়ে থাকে বা কিছু হয়ে থাকে তো আমরা কি সুযোগ পেলে সেই অন্যায়টা নিয়ে প্রতিবাদ করব না তো ইপসিতাদি সেটাই করছে আমার যেটা মনে হলো আমি সেটা আমার ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করলাম আমি আমার বন্ধুদের মধ্যে অনেকের ভিডিও দেখেছি যারা এমএসএলকে নিয়ে বলেছে আমি কিন্তু এম এলকে নিয়ে কোনো কিছু ভালো মন্দ কোনো কিছুই বলছি না আমি শুধু ইপসিতাদির সম্বন্ধে আমার যা চিন্তাধারা ধ্যান ধারণা আমি সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করলাম আর আমার যারা বন্ধু তাদের যদি কারোর খারাপ লেগে থাকে যে আমি কেন আবার ইপসিতা দিকে ভালো বলছি বা তা নিয়ে নিয়ে বলছি তো ভাই তোমরা কিছু মনে করো না আমি আমার বিভিন্ন বন্ধু আছে যারা এমএসএলকে নিয়ে যারা ভিডিও করছে তাদেরকে নিয়েও আলোচনামূলক ভিডিও করেছো কিন্তু আমি সেই সমস্ত ভিডিও দেখেছি কারো ক্ষেত্রে কমেন্ট করেছি কারো ক্ষেত্রে কমেন্ট করি কমেন্টটাও ছিল পুরো নিরপেক্ষ যাই হোক আশা রাখবো তোমরা আমার যে ভিডিওটা তাতে বুঝে শুনে ভালোভাবেই তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবে আমি কেন ভিডিওটা বানালাম যেহেতু আমি মানুষটাকে চিনি এবং তাকে অনেককেই বাজে ব্যঙ্গ বিদ্রোহ অভিযোগ করা বা যা হোক ভুল বুঝে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তো তোমরা এটা করো না কারণ উনি সত্যিই একটা ভালো মানুষ ওনার কোনো সেরকম ইন্টেনশান নেই আর ভিউজ ভিউজের মানে খিদে তো আমাদের সবারই আছে সেটার জন্য যদি কেউ কোনো পাপ কাজ না করে যদি অন্য কোনোভাবে ভিউজ আনার চেষ্টা করে তাতে তো আমি মনে করি না কোনো অন্যায় আছে ঠিক আছে আরও তো লোক কত রকমের খারাপ খারাপভাবে ভিউজ আনার চেষ্টা করছে সেসব তো কিছু করেননি না উনি ওনার সাথে যে হয়েছে ঘটনা সেটা উনি একবার কেন হাজারবার বলতে পারেন এক বছর কেন দশ বছর পরেও বলতে পারেন তো সেটাই আর কি তো বন্ধুরা আজকের আলোচনা বিষয়বস্তু এটাই ছিল আমি মানে যে ডিসিশানটা আমি আমার সেটা তোমাদেরকে জানালাম এবং তোমাদের যেটা মতামত তোমরা সেটা কমেন্ট বক্সেও জানাবে আর তোমরা সেটা বুঝতে পারবে যারা এখনও ইপসিতাদের চ্যানেলটা ভিজিট নি অবশ্যই তোমরা দেখে নিতে পারো খুবই ভালো মানুষ খুবই ভালো মনের মানুষ আর খুবই ভালো একটা বন্ধু পাবে আশা করি তোমরা যদি ওই দিদির চ্যানেলে ভিজিট করো তো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বড় অপরাধ আর লাস্টে বলি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর বেল আইকন প্রেস করে অলটা কিন্তু প্রেস করো না হলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা পাবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার একটা অন্য রকম অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদেরকে আনন্দ দিতে চলে আসবো আজ তাহলে আসি টাটা